Hello everyone welcome to my channel আমি পলাশ আর তোমরা দেখছো four nine four four miles আজ নবমী আজ আমি আমার এক মাসির বাড়ি যাচ্ছি বাগুইয়াটিতে ওখানে আমার কাজিনের সাথে আশেপাশের পুজোগুলো একটু ঘুরে দেখব আর তোমাদেরও দেখাবো সাথে দেখো শেষ পর্যন্ত আমি ষষ্ঠীর দিন লন্ডন থেকে কলকাতা এসেছি তিন সপ্তাহ ছুটি নিয়ে সেই ভিডিওটার লিঙ্ক নিচে পেয়ে যাবে যদি এখনও না দেখে থাকো প্লিজ দেখে নিও আমি হরিদেবপুর কবরডাঙ্গার কাছে থাকি কাল মানে অষ্টমীর দিন দিদি আর ভাগ্নাকে নিয়ে বেরিয়েছিলাম আশেপাশের পুজোগুলো দেখতে সেটার ভিডিওর লিঙ্কও নিচে পেয়ে যাবে কাল ঠাকুর দেখতে গিয়ে একটা ব্যাপার ঘটেছে সেটা হলো আমি আমার রাইডিং ক্লাবস দুটো হারিয়েছি আমার ভুলেই হয়েছে এনিওয়েজ আজ একটু আগেই আসার সময় আনোয়ারশা রোডে দ্য বাইকার্স চিনম বলে একটা দোকান আছে ওখানে আমি এক পেয়ার রাইডিং গ্লাভস নিলাম same same size same brand শুধু আগেরটাতে ব্লু বর্ডার ছিল এইটাতে নিয়ন বর্ডার যাই হোক চলো এখন যাওয়া যাক আমি এখন আনোয়ার শাহ রোড কানেক্টারে আছি এখনই ইএম e বাইপাসে উঠবো তারপর সায়েন্স সিটি হয়ে ভিআইপি ব্রিজ হয়ে লেকটাউন হয়ে সোজা বাগুইয়াটি সেই চেনা রুবি ক্রসিংয়ের সিগন্যাল আর জ্যাম যারা কলকাতার মধ্যে থাকো বাইক রাইড বা কার ড্রাইভ করো তারা নিশ্চয়ই এগুলোর সাথে খুবই পরিচিত বাট যারা কলকাতায় ছিলে এখন কলকাতায় নেই আমার মতো নিশ্চয়ই এগুলো দেখে খুবই ভালো লাগবে এই চেনাশোনা রাস্তাঘাট সেই ক্রসিং সেই জ্যাম এনিওয়েস চলো এগিয়ে চলি বাগুইয়াটি প্রায় পৌঁছে গেছি এখানে ভেতরের রাস্তাঘাট ভীষণই খারাপ প্রচুর পট হোলস এনিওয়েস তো আমি মাসির বাড়ি যাবো বাট আমার বোন বন্ধুদের সাথে ঠাকুর দেখতে বেরিয়েছে আমি আশেপাশে নিজেই বাইকটা নিয়ে একটু ঘুরে দেখি ও ফিরলে তারপরে আবার একসাথে বেরোবো পুজোর সময় কলকাতার চেহারাটাই কেমন পাল্টে যায় লন্ডনেও যদিও অনেকগুলোই পুজো হয় বাট সেগুলো বেশিরভাগই কমিউনিটি হলের মধ্যে হয় হলের বাইরে থেকে দেখে কিছুই বোঝা যায় না তবে যাই হোক হয়তো এটাই সব থেকে বড় কথা আর কমিউনিটি হলগুলোতে গেলেও ভালোই লাগে সব বাঙালি এক জায়গাতে হয় ঢাকের আওয়াজ তারপরে ভোগ খাওয়া ভালোই হয় আমার বাঁদিকে শ্রীভূমি এবার এখানে ভ্যাটিকান সিটি বানিয়েছে শুনেছি খুবই সুন্দর করেছে বাট এক্ষুনি ঢোকার সাহস আমার নেই কারণ ঢুকে গেলে প্রচুর সময় লাগবে তো আমি আগে ফিরে যাই বোনকে নেব তারপরে আমরা আবার বেরিয়ে পড়বো এদিক ওদিক ঘুরবো যদি সম্ভব হয় তো এখানেও ফিরে আসবো আমি ফিরে গেছি আর আমার বোনও চলে এসছে এবার আমরা রওনা দেব দেখা যাক কি কি দেখতে পাই আশেপাশে এখানে প্যান্ডেলটা একটু অন্য রকমের করেছে আর একটা লাইভ শো চলছে যেটাতে দেখাচ্ছে প্রত্যেক দিনের দিন কাহন সাধারণ মানুষের সকাল থেকে রাত পর্যন্ত আমি এত বয়সে গাছকে বলছি কিছু বুঝতে পারলি আউট অফ টেন তুই কত দিবি এটাকে আউট অফ টেন কত দিবি মানে হ্যাঁ। কিন্তু সেটাই তো আমার মনে হলো দেখলাম যে বানাচ্ছে এখনো এখনো কমপ্লিট হয়নি হ্যাঁ না পারফরমেন্সটাই তো মানে পারফরমেন্স না এই স্ট্রাকচারটাই আমার মনে হলো এখনো বানাচ্ছে হাতুড়ি টাতুড়ি ঠুকছে okay it is what it is তো ঠিক আছে কারোর ভালো লাগবে কারোর খারাপ লাগবে অনেক রাত হয়ে গেছে আজকে আর বাড়ি ফেরা হবে না মাসি বাড়িতেই থেকে যাচ্ছি আর এখানে আশেপাশে প্রচুর ফার্নিচারের দোকান আছে কাল সকালে আমি বেরিয়ে কিছু ফার্নিচার দেখবো আমার নতুন ঘরের জন্য তারপর বাড়ি ফিরবো আমরা তো দেখা যাক অ্যাকচুয়ালি ফার্নিচার একটু দেখতে এসেছি জাস্ট দেখবো কি কিনবো না চলো তোমাদের দেখাই আজকে লোকজন মোটামুটি আছে অন্য থেকে কমে uh, এমন না যে একদমই ফাঁকা কিন্তু আমরা খুঁজছি এখানে ছিল না